মৎস্য অবতার মৎস্য অবতার মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট ভিডিও পেতে বেল আইকনে চাপুন ধন্যবাদ মদ ক্যাবে মানুষ হবে মদ ক্যাবে মানুষ হবে উল্টা বলছে কেন কি বাবা মদ তো বেশি খাই নেই উল্টা পাল্টা বলছে কেন রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশে তো আপনার ফরেন ওয়ার্কাররা কাজ করে ফরেন অ্যাম্বাসিগুলো আছে সাঁওতাল হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আছে তারা তাদের মদের প্রয়োজন হয় হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আছে তারা তাদের মদের প্রয়োজন হয় আপনার ডোমরা যারা ওই এর মধ্যে হাসপাতালে পোস্টমর্টমের কাজ করে তারা মদ্যপান করে সুতরাং এটাকে আইনি বৈধতা দেওয়ার জন্য যাদের জন্য এই মদটা বৈধ যারা খায় অন্য ধর্মাবলম্বীরা হিন্দু ধর্মগ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদ পান নিষিদ্ধ যেমন মনুস্মৃতির নয় নম্বর অধ্যায়ের দুইশো নম্বর অনুচ্ছেদে হিন্দুইজমে অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী একজন মদ্যপ একজন চোর যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতর পাপে পাপি এর কয়েকটা অনুচ্ছেদ পরে মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় দুইশো আটত্রিশ নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তির বিধান দিয়েছে বলা হয়েছে এই পাপি লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কেউ তাদের জন্য কিছু করবে না কেউ তাদের বিয়ে করবে না তাদের এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে সব ধর্ম থেকে তাদের বাদ দেওয়া হবে এরপর আরো বলা আছে মনুস্মৃতির এগারো নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মদ্যপ একজন পুরোহিতের হত্যাকারী যে লোক চুরি করে যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরুতর পাপে পাপে শুধু মদ খেলেই নয় যদি আপনি মদ্যপের সাথে থাকেন মনুস্মৃতির কথা অনুযায়ী এগারো অধ্যায় পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে আছে আপনি গুরুতর পাপ করছেন মনুস্মৃতির এগারো অধ্যায় চুরানব্বই অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে চাউলের ভেতরের ময়লা থেকে আর ময়লা জিনিস খারাপ তাহলে একজন পুরোহিত একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদ পান করবে না হিন্দু ধর্মগ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদ পান নিষিদ্ধ যেমন মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় দুইশো পঁচিশ নম্বর অনুচ্ছেদে মনুস্মৃতির সাত নম্বর অধ্যায় সাতচল্লিশ অনুচ্ছেদে মনুস্মৃতির সাত অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে ঋগ্বেদের আট অধ্যায়ের দুই অনুচ্ছেদের বারো পরিচ্ছেদে ঋগ্বেদের আট অধ্যায়ের একুশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থে অ্যালকোহল বা মদপানকে নিষিদ্ধ করা হয়েছে হিন্দু সব অন্যান্য ধর্মাবলম্বীরা আছে তারা তাদের মদের প্রয়োজন হিংসা হয় আমার মতো হতে চাও বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবী রাজনীতিক বিজ্ঞানী প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট হুম পারবে কখনো দেখেছ আমার কপালে কি রাজ টিকা জালে কপালটা দেখেছ আমার কেমন ওরে বাবা অনেক বড় কপাল হিংসা হিংসা তোমাদের হিংসা হয় আমি জানি জানি